আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে কাজ আমি করব দেখতে পাচ্ছেন এখানে মরিচের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো মরিচের গাছগুলো আমি আজকে আমি মরিচ খেতে সে লাগাবো তো এই জন্য আমি মরিচ খেতে গেলাম গিয়ে যেখানে দেখতেছি আমার আগের মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলো তো আমি একটি একটি করি লাগাচ্ছি তো এভাবে সবগুলো আমি লাগাবো তো বর্ষার কারণে অনেক মরিচ গাছ এভাবে নষ্ট হয়ে গেছে তো মরিচ গাছগুলো আমি একটা করে একটা করে তুলে আবার নতুন করে রোপণ করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি কিভাবে রোপণ করতে আসি প্রথমে একটি পাশন দিয়ে এভাবে একটি গর্ত করে নেওয়ার পর একটা ফুলি এখানে দেব দেওয়ার পর এভাবে আস্তে করে মাটিগুলো চাপ দিয়ে ভালো করে দেব হ্যাঁ এভাবে ভালো করে দেওয়ার পর আমি সবগুলো এভাবে ভালোভাবে দেবো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে ভালোভাবে ভালোভাবে একটার পর একটা দিতে আসি তো সেই সাথে বলে নেই এখানে পাশেই আমাদের ঘাস ক্ষেত তো আমার আব্বা ঘাস ক্ষেতে ঘাস কাটার জন্য এসেছে তো আমি তাকে ঘাস কাটতে দেব তো এজন্য আমি তাড়াহুড়ো করে পুলিগুলো সবগুলো রোপণ করে ফেললাম এবং আমার যে পাশেই রয়েছে আবার ঝিঙ্গা ক্ষেত তো ঝিঙ্গা ক্ষেত আমি একটু ঘুরে আসবো তো দেখতে পাচ্ছেন আমি ঝিঙ্গা ক্ষেত পাশেই আমাদের ঝিঙ্গা ক্ষেত তো ঝিঙ্গা ক্ষেতে আমি গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছি অনেক জ্বালা এসেছে তো জ্বালা মধ্যে মাছি হ্যাঁ আছে তো আমরা মাছির পোকা মাছির জন্য একটি ঔষধ স্প্রে করার করব তো দুই একের মধ্যে স্প্রে করব আমি তো এরপর দেখতে পাচ্ছেন আমি পুরো ঝিঙ্গা ক্ষেত একটু ঘুরে ঘুরে দেখতেছি তো ঘুরে ঘুরে দেখার পর আমি যাব এখন ঘাস কাটার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা ঘাস অলরেডি কাটতেছে তো আমিও ওই পাশে ঘাস কেটেছি তো আমি দেখানোর জন্য আমি আমার ভাবার একটি ভিডিও ধারণ করে নিলাম দেখতে পাচ্ছেন আমার আব্বা কিভাবে ঘাস কাটে এবং ঘাস বাঁধে রেখে দেয় তো আমি ভিডিও ধারণ নিচ্ছি তো আপনারা দেখুন কিভাবে আমার আব্বা ঘাস বাঁধতে আছে এই দেখেন ঘাস বেঁধে রেখে দিল দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমি কেটেছি ঘাস এই পাটে কেটে রেখেছি তো আমি কিভাবে ঘাস কাটছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঘাস কাটি এই দেখতে আমি মোবাইলটি এখানে রেখে দিলাম এখন একটি কাইসে নিয়ে আসব এসে এখন আমি ঘাস কাটব তো আমি প্রতি প্রতিনিয়ত কী কী কাজ করে থাকি তো সবগুলো আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করব তো আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘাস এখন কাটতাছি তো তো আমি ঘাস কেটে কেটে রেখে দিচ্ছি তো ওই পাশে আমার বাবা ঘাস কাটতেছে আর এই পাশে আমি ঘাস কাটতেছি তো ঘাস কাটার জন্য কোনো মজুরি আমি নেই না তো আমরা ঘাস বেচে টাকা জমাই তো প্রতিটি ঘাসের বাজার মূল্য যে থাকে তাই আমরা বিক্রি করি কত সময় বাজার বেশি থাকে কত সময় বাজার কম থাকে তো আমি খালি গায়ে কাজ করতেছি তাই আমার বাবা বলতেছে যে শার্ট গায়ে দিয়ে আসতে তো আমি এখন আরেকটি আঁড়ি কেটে তারপর শার্ট গায়ে দিয়ে আসবো তো শার্ট গায়ে দিয়ে এসে আপনারা জানেন যে এই হাইব্রিড ঘাসগুলোর ধার অনেক শরীর টাচ করলে শরীরের গা কেটে যায় তো এই কারণে আমি বাড়িতে যাব এখন বাড়িতে গিয়ে শার্টটা গায়ে দিয়ে আসবো তো আমি ঘাস কেটে রেখে দিলাম এখন বাড়িতে যাব আমার গায়ে অনেক কেটে গেছে চুলকাইতেছে বুঝছেন তো আমি এখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর শার্ট গায়ে দিয়ে আসবো তো শার্ট গায়ে দিয়ে আমি আসলাম আসার পর আমার মাও আসছে আমার সাথে এসে ঘাসগুলো উভয় উঠায় ভ্যানের কাছে নিয়ে যাচ্ছে তো ভ্যানের কাছে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মা নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার আব্বা ঘাসগুলো ভ্যানে বাঁধতেছে ব্যান্ডে বাজারে নিয়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ